হারামভাবে গিবত করা যাবে না নিজের স্বার্থের কারণে অন্যের দোষ বলা যাবে না তিনটা গেল গালি দেওয়া যাবে না মিথ্যা বলা যাবে না গিবত করা যাবে না এইরকম কয়েকটা মৌলিক কাজ থেকে জিব্বাটার হেফাজত করেন বিপরীতে কিছু ন্যাকামল চালু করেন জিব্বা দিয়া তো দেখবেন গুণা কমে যাবে কি চালু করবেন এক বেশি বেশি বেশি বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআনের তালাওয়া কিসের তালাওয়া ফট করে আপনি কইবেন হুজুর আমি জানি না বাস এখন জান্নাত রেডি আপনি আলহামদুসুরা পারেন না কুল হুয়াল্লা পারেন না ইন্নাতাইনা পারেন না ওয়াল্লা আশ্রে পারেন না এটি পারবেন সব সময় পড়েন কমপক্ষে দৈনিক পঞ্চাশ বার কুলহু আল্লাহ সুরা পড়বেন আগে পাঁচ পরে পাঁচ দরুদ মাঝখানে বিসমিল্লা সহ কুলহু আল্লাহ কয়বার বলেন না কেন পড়েন পড়েন কত সমস্যা তাবি জানেন কেন এডি তাবিজ এডি কি প্রতিদিন একচল্লিশ বার ইন্না আতাই না পড়বেন পুরা সুরাটা শুরু এবং শেষে এগারো এগারো বার দরুদ কি সমস্যা আপনার বিয়া চাকরি এটি তাবিজ পড়েন ফজরের সুন্নত পড়িয়া ফরজ নামাজের আগে একচল্লিশ বার আলহামদু সুরাটা পড়বেন শুরু শেষে এগারো এগারো বার দরুর শরীফ পরে পানির মধ্যে দম করবেন ওই পানি ঘরের গুষ্টি সুদ্ধা সবাই রে খাওয়াইবেন প্রতিদিন যদি আমলটা চালু করেন ইনশা আল্লাহ কোন রোগ আপনাকে ধরবে না নামাজই ভরি না ফাতেয়া ভরি গবন নামাজ পড়লে না আলহামদু ভরুন নামাজই ভরি না এক নম্বরে কোরআনের তালাওয়াত এখন একজনে ফতুয়া তো দিয়েই নাম গো হুজুরে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই অথচ মদিনার নবী বলেন তুমি কোরআন পারো আর না পারো বুঝো আর না না বুঝো মোহাব্বত লাগাইয়া যদি পড়ো আলিফলাম সাথে সাথে তিরিশ নেয় আরে মেয়া আপনি পড়ছেন বাদ দেন পড়া আমি পড়তেছি আপনি শুনতেছেন আমার যেই স্বভাব আপনারও সেই স্বভাব অতএব যারা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই তারা আহলে হক নয় তাহলে গুণা জবানকে হেফাজতের জন্য মূল গুণা ছাড়বো কয়টা গেছে বুঝলে গেছে কটা কইছি একজনে কয় তিন কেউ কয় দুই মাত্র পাঁচ মিনিট হইল কইলাম বারো বারো মিথ্যা বলা যাবে না গালি দেওয়া যাবে না গিবত করা যাবে না তিনটা বিপরীতে ন্যাক চালু করবেন এক কোরআনের তালাওয়াত নাম্বার দুই হলো আচ্ছা কোরআনের উপরে আরেকটু কয়ে লই আম্মা জানার আসেনি হ্যাঁ মহিলারা খুব আমলের প্রতি আগ্রহী আম্মা জানারা কোরআন শরীফ তালাবাদ করেন যদি না পারেন পুরুষেরাও বলছি কমপক্ষে পাঁচ বেলার নামাজের পরে পাঁচটা সুরার তালাওয়াত করবেন ফজরের নামাজের পরে সুরাই আসিন জহুরের নামাজের পরে সুরাতুর রহমান অথবা সুরায় ফাতাহ ছাব্বিশ পারা বা সাতাশ পারা সুরায় রহমান আসরের নামাজের পরে সুরায় নবা অথবা সুরায় দুখান মাগরীবের নামাজের পরে পড়বেন সুরায় ওয়াকে আহ যেই ঘরে ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাই মাগরীবের নামাজ পড়িয়া সুরায় ওয়াকে পড়বে ওই ঘরে কোনোদিন রিজিকের অভাব হবে না ধনিয়ার লগে পাথরের আংডি লাগাইছে তেরোটা ধনী যে রাতারাতি পাথর যদি ধনী বানাইতে পারত তাহলে সব গরিব একটাও থাকত না ধনী বানানের মালিককে আল্লাহ এশার নামাজের পরে সুরায় মুখ পারলে আর একবার সুরা এসিন পড়বেন রাত্রে দিনে পড়ছেন একবার ফজরের পরে ঈদার ফলাফল একরকম রাত্রে পড়বেন তার ফলাফল আর রকম কোরআন তেলাওয়াত বড় দামি জিনিস আমার আল্লাহর সাথে মোহাব্বত তৈরি করার মাধ্যম দুইটা নামাজ কোরআন তেলাওয়াত দ্বিতীয় আমল চালু করবেন সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহর জিকির কার জিকির লা ইহ ইহ ইহ ইহ ইহ লা ইলাহা পায় করু পায়ের কম জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তালার জাতি না ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার জিকির আল্লাহর জিকির কম না বেশি আল্লাহ কয় এত বেশি করো যত পারো বেশি জিকির করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা মাওলার জিকির বেশি করো জিকির করো আল্লাহর নামে তসবি পড়ো পাঁচ বেলার নামাজের সালাম ফিরাইয়া পাঁচবার ঘুমের সময় একবার কয়বার টোটাল কয়বার পাঁচত্ব নামাজের পরে পাঁচবার ঘুমের সময় একবার কয়বার হইল ছয়বার ডান হাতের আঙ্গুলের কর গুনে গুনে গুনে গুনে তেত্রিশ বার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা করতে দশ মিনিট লাগবে মাত্র এক মিনিট হে ফাতিমি ওটা তাবিজ আমল করতে করতে করতে করতে এক সময় দেখবেন এটার পাওয়ার আল্লাহ দিয়ে দিবেন পাওয়ার পাইলে তখন ওই আল্লাহর এসএম দিয়া যা চাইবেন যা বলবেন তাই হয়ে যাবে তবে বিড়ি টানা বন্ধ করা যাবে না ফাঁকে ফাঁকে বিড়ি ওঠানবে আল্লাহ দায়ের দান করুন তাহলে গুণা ছাড়বো কয়টা তিন গালি বন্ধ গিবত বন্ধ মিথ্যা চালু করবো এক আমল এক কোরআন তালাবাদ দুই আল্লাহর নামে তিন নাম্বার নবীর উপরে সবসময় দরুদ সালাম হাঁটতে চলতে সব সময় সব সময় সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পারা যাবে না একবার পড়বেন তিনটা পুরস্কার দশটা গুণা দশটা ন্যাক যোগ হবে আল্লাহর কাছে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে নবীর উপরে দরুদ কম না বেশি পড়তেই থাকবেন সুযোগ পাইছেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন বড় পারলে বড় পড়বেন ছোট পারলে ছোট পড়বেন কয়টা তিনটা কোরআন তালাওয়াত জিকির দরুদ ঠিক নেই নাম্বার চার যারা ঋণগ্রস্ত আছেন ঋণ চতুর্থ আমলটা যদি সবসময় চালু রাখেন কোটি টাকা ঋণ থাকলেও আল্লাহ কুদরতের জিম্মা আদায়ের ব্যবস্থা করে দেবেন ছোট আমল এস্তেক ভারের আমল হাঁটতে চলতে সব সময় আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ পারবেন না এই যে এতক্ষণ যা কইলাম এটি পড়তে গিয়া আমার মাওলার সাথে লাইন ক্লিয়ার রাইখা পড়া লাগবে বুঝেন নি ওই খেলা দেখবেন আর এদিকে আস্তা ফিরুল্লা আরে পিডারে ফিডা এক ধ্যানে এক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 আপনার বান্দাদের নিয়ে হাত তুলেছি ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দ্বারা কবুল করে নেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়ার মানুষগুলো মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন দিলের ন্যাক আশা আমাদের পূরণ করে দেন পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন আদোবলা জিন্দিগি আমাদের ভেতরে দান করেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন জবানকে হেফাজত করার তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস তাকুয়া দান করেন আল্লাহ আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সকলের কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নতের আলা বানায় দেন আয় আল্লাহ নবীজির রহজা বাইতুল্লাহ জিয়ানতের তৌফিক দান করেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন হেদায়াতের নূর সিনায় দান করেন কথার মধ্যে আওয়াজের মধ্যে রুহানিয়ত স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা এতিমের মতো হাত তুলছে কার যেন বাবা নাই মা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে রে আল্লাহ মেহরবানি করে সবার জিন্দগির গুণাগুলো মাফ করে দিয়া কবরকে জান্নাতের বাগান বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়া কেরামদের মাকাম উঁচু করে দেন আসাতাজায় কেরামদের মাকাম উঁচু করে দেন রব্বুল নামিন দিলের ন্যাক পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের সবার কলিজার মোহাব্বত নবীজির জন্য কবুল করে নেন সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আয় আল্লাহ ওলামায় আহলে হকের বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ইজ্জতের হেফাজত করেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ কুদরতের হাতে দিনের মোহাব্বতে এই জায়গায় কত আপনার খাস বান্দা কারো আমিন কি কবুল হবে না রে আল্লাহ আয় আল্লাহ যার আমিন পছন্দ হয় তার বরকতে আমাদের সকলের দোয়া কবুল করেন আয় আল্লাহ মেহরবানি করে স্পষ্ট আওয়াজ ও রুহানিয়াতওয়ালা কথা দান করেন সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ যারা যত সমস্যায় পেরেশানিতে আছে দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ যারা চাকরি বিবাহ নিয়ে সমস্যা সমাধান করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন আয় আল্লাহ আমাদের দিলের ন্যাক আশাগুলো পুরাইয়া দেন আয় আল্লাহ বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন আমাদের জান মালের হেফাজত করেন আমাদের আহাল পরিবারকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করেন দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করেন চক্রান্তকারী চক্রান্ত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম আউলিয়ায় কেরাম সাতাজায় কেরামদের মাকাম বাড়ায় দেন ওলামায় আহলে হকের বন্ধু বানাইয়া দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন আল্লাহ ময়দানে কামিয়াবির সাথে সমস্ত আহলে হকদের খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহরবানি করে সমস্ত মোখালেফের মোয়াফেক বানায় দেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين آمين برحمتك يا أرحم الراحمين